নেই আমার হেমন বউ দরকার নেই যে আমি কাজ করব যে আমার এসে মেকআপ করে দিতে পারবে আমার মেকআপে হেল্প করতে পারবে আমার তাকেই দরকার ঠিক আছে ডিসক্লেমার ভিডিওটি এখানে সম্পূর্ণ ফান করে বানাইছে তো কেউ সিরিয়াস নেবেন আর যদি আপনি নিতান্তে সিরিয়াস ম্যাটার হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য না টিং টং hey what's up bye brother I am Rasel আল্লাহ তো this is my another video আজকের ভিডিওতে আমি কথা বলবো মা ও ছেলেকে নিয়ে টিকটকে অনেক আবাল আছে তার মধ্যে আমি দুই আবালকে বের করেছি তারা নাকি মা ও ছেলে আপনি দেখলে বিশ্বাসই করবেন না এদেরকে দেখলে কোন অ্যাঙ্গেলে মনে হয় এরা মা ও ছেলে তো আজকে তাদেরকে দেওয়া হবে মানে বাস তো আজ এরা বক বক না করে চলে ভিডিও শুরু করা যাক এই কাকু ইন্ট্রো লাগাও মাছ বাদ দিও না বন্ধু চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর দেখো গাইজ আম্মু কি সুন্দর কাজ করতেছে সারাটা দিন আজকে সবরাতে কাজ করতেছে কামলা আর এই যে একজন দেখতেছে ভাই তোর আম্মু সারাদিন ঘরে কাজ করে ভালো তো এটা কি আবার টিকটকে দেখাতে হয় ফাইজলামির একটা লিমিট থাকা দরকার তোর লিমিট ক্রস করে ফেলছিস কোন এই লোক কাহা সে আতে তোদেরকে যে কোথা দিয়ে দেব বুঝতে পারলাম না মানে মানে বাস ভাই বুঝছি তোর মা তোকে অনেক ভালোবাসে তাই বলে যে বিক্রি করছে তাকে তো টাকা দিয়ে নিয়ে আসবি মানে কি বলবো যাই হোক তোর মা কই এই যে আম্মু দেখো আজকে আম্মুকে তোমরা সবাই বলতেছো যে তোমার আম্মু কাম্মু তোর মা এত ময়দা মাখে কেন তাই তো বলি ময়দার কেজি চল্লিশ টাকা কেন মানে ভাই ময়দা ছাড়া কিছুই নাই পুরো পিওর ময়দা সমাজ রে সমাজ রে আপ আই রুমান চল বাইরে যাবো কই যাইবা আম্মু নাই বাইরে যাওয়া আম্মু আম্মু ডাকবি না তোর বাপে বাসা নেই বাইরে যা আজকে পোলা করে দিন মামে খায় হ্যাঁ, আম্মু চল ছি আমি আব্বুরা তো বাইরে খামু ভাই আপনারাই বলুন কোন মা কি তার ছেলেকে এই কথা বলে আর ভাই ওর উদ্দেশ্যে একটা কথা বলতে তোর আব্বা কি এইসব ভিডিও দেখে না মানে ও যদি তোর মা হয়ে থাকে তো এইসব ভিডিও দেখে তোর আব্বা কি কিছু বলে না Yes, I can't speak. ভিডিওটি ভালো লাগলে like comment share and subscribe করবেন থাক না করলেও চলবে দিস চ্যানেল নট ইম্পর্টেন্ট শুধু দেখছেন এতেই যথেষ্ট নামটা মনে রাখবেন রাস্তা